আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতহ সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী আইআরসিসি টিভি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমার যুবক ভাইদের জন্য কয়েকটি উপদেশ নিয়ে উপস্থিত হয়েছি ইয়ং জেনারেশন যেটাকে বলা হয় আমরা অনেক যুবক রয়েছি যারা এই পৃথিবীকে চলাফেরা করি কিন্তু আমরা জানি না যে ইসলাম ইসলামী নিয়ম কি বলে চলাফেরা করার ব্যাপারে অর্থাৎ আমরা একজন যুবকের তার ড্রেস এবং তার পোশাক কীভাবে পরিবর্তন একজন যুবককে কিভাবে তার পোশাক একজন যুবককে কিভাবে তার পোশাক পরতে হয় সেটাও সে অধিকাংশ যুবক জানে না সেটাও অধিকাংশ যুবক জানে না তো আজকে যুবকদের সম্পর্কে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করব আজকে আমাদের যুবক ভাইও বন্ধুরা অনেকে স্কুল কলেজ এবং ইউনিভার্সিটিতে পড়াশোনা করে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে তারা বিজাতিদেরকে অনুসরণ করে অনেক ক্ষেত্রে আল্লাহ সুমন্তলা বলেছেন পবিত্র কোরআন কারিমের মধ্যে যে পৃথিবীর মানুষ তোমরা এই পৃথিবীর আল্লাহ সুমতলা উল্লেখ করেছেন আল্লাহ সুমতলা বলছেন পবিত্র কোরআন কারিমের মধ্যে সুরা লুকমান অধ্যায় নম্বর একত্রিশ আয় নম্বর আঠারোর মধ্যে আল্লাহ সুমতলা উল্লেখ করেছেন যে হে পৃথিবীর মানুষ তোমরা অহংকার এবং দাম আল্লাহ সুমতলা বলছেন হে পৃথিবীর মানুষরা তোমরা অহংকার এবং দাম্ভিকতার সহিত পৃথিবীতে চলাফেরা করো না কেননা আল্লাহ সুমদুল্লাহ কোনো অহংকারীকে এবং কোনো দাম্বিককে পছন্দ করেন না এ প্রসঙ্গে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আর আবি হুরাই রাজি আল্লাহ তালু কাল কাল রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম লাইজুরুল্লাহ আমল কিয়ামাতি ইল্লা মান জার্রাই জারহুবা তারা আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন যে কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুবাহ ওই ব্যক্তির দিকে রহমতের দৃষ্টিতে দৃষ্টিপাত করবেন না কোন ব্যক্তির দিকে যে ব্যক্তি তার প্যান্টকে বা তার যে কোনো কাপড়কে টাক নিচে ঝুলিয়ে পড়ল কিন্তু আজকে আমাদের বর্তমান সময়ে প্রেজেন্ট সোসাইটিতে আমরা অনেকেই লক্ষ্য করি যে অনেক ক্ষেত্রে অনেক যুবক তাদের প্যান্টগুলোকে তার কাপড়গুলোকে টাকুন নিচে ঝুলিয়ে পড়ে নবী করিম সাল্লাহ সাল্লাম আরও এক ভয়ঙ্কর হাদিস বলছেন নবী করিম সাল্লাহ সাল্লাম আর একটি হাদিস বলছি সেটি আরও ভয়ঙ্কর নবী করিম সাল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি তার প্যান্টকে বা যে কোনো কাপড়কে টাকা নিচে ঝুলিয়ে পড়লো সে ব্যক্তি জাহান্নামি তো আমরা কি কেউ চাই যে আমরা জাহান্নামে যাব আমরা প্রত্যেকটি মুসলিম আশা করি হপ করি যে আমরা অবশ্যই জান্নাতে যাব। কিন্তু আমরা মনে করি যে আমরা জান্নাতে যাব কিন্তু জান্নাতে যদি আমল না করি তাহলে আমরা কখনোই জান্নাতে যেতে পারবো না এর জন্য প্রথমত যুবকদের জন্য উপদেশ যে আমরা যেন আমাদের যে কোনো কাপড় পরি আমরা যেন এটা লক্ষ্য রাখি যে আমাদের প্যান্টগুলো যেন টাকা নিচে ঝুলে না পড়ে এ প্রসঙ্গে ঝুলে না পড়ে আমরা যেন প্রত্যেকটি যুবক লক্ষ্য করি যে আমাদের প্যান্টগুলো আমাদের যে কোনো কাপড় যেন আমাদের টাকা নিচে ঝুলে না পড়ে এই বলে আজকে এই বলে আজকের আলোচনা এখানে ইতি করলাম আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত